এই ভাই কিন্তু মেসির সাথে অলরেডি দেখা করে ছবিও তুলে ফেলছে ছেলে জুতা বেইচা কোটিপতি মাত্র বারো বছর বয়সে এই পিচ্ছি তিরিশ কোটি টাকার মালিক three point six billion dollar হচ্ছে এই পিচ্ছি নেটওয়ার্থ আসসালামু আলাইকুম guys welcome back to new reaction video আপনি বিশ্বাস করতে পারতেছেন আর্জেন্টিনার সাথে সৌদি আরব জিতার জন্য সৌদি আরবের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একটা করে রোলস রয়েস গাড়ি গিফট পাচ্ছে সৌদি আরব সরকার থেকে এটা দেখে অনেকেই হতাশ হয়ে গেছেন মনে মনে ভাবতেছেন ইস গাড়িটা যদি আমি পাইতাম ওয়েল আপনাদের মন খারাপ করার কিছু নাই কারণ ভিডিওর শেষের দিকে আমি খুব সিক্রেট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনি এই পৃথিবীতে যত সম্পত্তি আছে এর থেকেও বেশি সম্পদের মালিক হয়ে যেতে পারেন তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে চলো আগে রিয়াকশান পার্টটাই ভিডিওটা চলে যাই আজকের রিয়াকশান ভিডিও হচ্ছে richest kids in the world নিয়ে এরা হচ্ছে পৃথিবীর টপ ফাইভ মানে একদম পাঁচজন শীর্ষ রিচ কিডস মানে বড়লোকসের ছেলে আর কি সো এরা কেমন কীরকম লাইফস্টাইল এদের সব কিছুরই একটা ছোটোখাটো আইডিয়া আমরা পেয়ে যাবো হোপফুলি সো দেরি না করে চলো শুরু করে দিই five four three two one let start The son of Russian immigrants, Benjamin Kapelushnik grew up in Miami, and by most regards, he was a pretty regular kid. But during his Okay. middle school years, his mum got him a birthday gift that মা changed জন্মদিনে the একটা gift trajectory দিয়েছিল। of his life forever. You see, okay. that gift was a pair of brand new Nikes. Okay. And he loved them so much that he started to get more and more into sneakers. In just a few months, he had spent Ore. his bar mitzvah money to purchase additional sneakers and even began consulting sneaker magazines and Ore the sneaker bape. resale market to see what was in trend. And somewhere along the way, he decided to start selling some of his shoes. মানে ছেলে জুতা বেইচা কোটিপতি জুতা বেইচা কোটিপতি এই ছেলের হচ্ছে টাইটেল আমরা একটা আইডিয়া পাইলাম মানে সেই স্নিকার্স স্নিকার্স আবার চকলেট মনে করেন না স্নিকার্স হচ্ছে জুতোর একটা ক্যাটাগরি স্পেশাল একটা ক্যাটাগরি এটা আই থিঙ্ক ইয়াং জেনারেশনের অনেকে হয়তো জানেন আর যারা জানেন না তাদের একটু আইডিয়া দিলাম আর কি আপনার ছবিতেও দেখতে পারতেছেন অলরেডি বা ভিডিওতে সাইড সেকশানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো স্টিকার্স আর কালেকশনস আছে তার মা তাকে জন্মদিনে একটু উপহার দিয়েছে এবং সেখান থেকে ছেলেটা কিন্তু ঠিকই জুতো কিভাবে বিক্রি করা যায় বা স্নিকার্স কীভাবে সেল করা যায় এটা নিয়ে একটা ফ্যাসিনেশন তার মধ্যে হয়তো কাজ করছে এবং আলটিমেটলি এটাকে সে বিজনেস মডেলে ট্রান্সফার করে সে কিন্তু আজকে সেলফ মেড মিলিয়নিয়ার ওরে he was supplying shoes to hundreds of people. including now people like DJ Khaled, Drake, DJ Khaled, Travis Drake, Scott, Floyd Travis Mayweather, Scott, Kevin Floyd Hart, Mayweather. and others, with P. Diddy being, according Or a to him, his P. most Diddy. valued client. And nowadays, with a net worth of $2.5 million, it doesn't look like there's any stopping him. Two point five million মানে ট্রুলি ম্যাগনিফিসেন্ট মানে এই ছেলে নেটওয়ার্থ এত বেশি এখন এই বয়সেই but wait for the secret till the end এত হতাশ হওয়ার কিছু নাই এই ছেলে অল্প বয়সে কিছু করছে আপনি কেন করতে পারেন এটা হতাশ হওয়ার কিছু নাই লেটস সামনে কি আছে we have Rashed Belhasa Rashid now, seeing okay. as the Arab businessmen are among the world's most excessively rich people, it is mm -hmm. no surprise that their children are wealthy too. But mm, no one could have guessed how much the son of Saif Belhassa, a UAE construction mogul, would be worth. You see, While Russia definitely does get a uh, lot of money from his billionaire father, he also has a side gig that I think all of us have dreamed of having as a kid. He's a YouTuber. Okay. And not just any YouTuber. His channel, appropriately called Money Kicks, has Money 4 million subscribers as of the making of this video, putting him in the same league as Jack's Films and other legendary YouTubers. And okay. if that alone does not add so much to his net worth, his brand deals and the kind of stuff he shows in his videos, which is basically him spending a humongous amount of cash Guys, on random Gary stuff, Mane- should tell you a little bit about the kind of guy he is. And all in all, as এটা a একটু result of teenager all মনে that, হচ্ছে ওকে his দেখে। net worth is estimated to be around $4 million. <clears throat> he is probably the owner of the largest car collection of an 18 year old in history. টাকা পয়সা গাড়ি এগুলো তার অভাব নেই মানে আঠেরো বছর বয়সেই সে এত কিছু লাইফে অ্যাচিভ করে ফেলছে বা এত কিছু তার লাইফে পেয়ে গেছে এটা না আসলে আনবিটেবল অ্যাট দিস মোমেন্ট মানে আঠেরো বছর বয়সে মনে হয় এরকম আর কেউ নাই যে এতগুলো গাড়ির কালেকশন করতে পারছে এই বয়সে সে এটা করে ফেলছে In fact, with his connections, Rashed has been able to meet people like Lionel Messi. অনেকেই আপনাদের মধ্যে হয়তো মেসির সাথে জীবনে একবার না একবার দেখা করতে চাইছেন কিন্তু এই ভাই কিন্তু মেসির সাথে অলরেডি দেখা করে ছবিও তুলে ফেলছে Ryan Kaji, ওই পিচ্ছি কি করলো the second youngest kid on our list. While you may not know Ryan from his real name, you will without a doubt recognize the name of his channel. The famous, or should I say, infamous, Ryan Toys Review. Oh, And Ryan while Toys. The channel nowadays is known as Ryan's World and is not as profitable as it used to be, with over 32 million people subscribed to it. 32 million subscribers YouTube আপনি বুঝতেছেন 34 মিলিয়ন হচ্ছে অলমোস্ট সাড়ে তিন কোটির কাছাকাছি সাবস্ক্রাইবার সাড়ে তিন কোটি মানুষ তার সাবস্ক্রাইবার এর দূর একটা পিচ্চি পোলা সাড়ে তিন কোটি সাবস্ক্রাইবার এটা কি বিশ্বাস করা যায় It is still a beast of entertainment. Okay. And as a result of that massive popularity, Ryan, along with his family, is worth over $30 million at just 12 years old. মাত্র 12 বছর বয়সে এই পিচ্চি 30 কোটি টাকার মালিক মানে এটাকে এটা ইমাজিন করতে পারতেছেন মানে the pressure the pressure মানে তার থেকে একটু বড় বয়সে যারা একটু অ্যাডাল্ট আছে মনে করেন বিশ বছরের উপরে যারা আছে কম বেশি মানে এদের কি পিওর প্রেশারটা এই মুহূর্তে পড়ছে I can't imagine but wait till the end ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আই হ্যাভ এ সলিউশন যেটা আপনাকে পৃথিবীর সবচেয়ে ধনী লোক থেকেও ধনী লোক বানিয়ে দেওয়ার একটা সুযোগ দেবে Add to that his routine record breaking earnings, including a massive 26 million from YouTube in 2019, and it's not hard to see why he is so rich. বানেজাস এক বছরে আপনার আড়াই কোটি টাকা সে ইনকাম করছে মানে আড়াই কোটি ডলার আমি আসলে কোন জায়গায় হারে যাবো আড়াই কোটি ডলার্স টাকার অ্যামাউন্টটা যখন আসবে তখন কিন্তু বাংলাদেশি টাকায় আপনাকে গুণ দিতে হবে একশো দিয়ে বিকজ ডলারের রেটটা বেশি রাজ পরিবারের ছেলে মেয়ে হইলে সোনার চামিজ মুখে নিয়ে জন্মগ্রহণ করলে যেই সম্পত্তি বা প্রাসাদ থাকতে পারে সেইটার একটা আইডিয়া আমরা পাবো এখন prince Moulay Hassan of Morocco being the crown prince of Morocco means first and foremost money The eldest child of King Mohammed VI and Princess Lala Salma, Prince Moulay was born into a lot of responsibility. Okay. But as a result of his upbringing, has never seemed to have any trouble handling his responsibilities or his spending. Whether it's learning the diplomatic arts by being fluent in Arabic, French, English, and Spanish, or spending a vacation in Greece on a yacht named Serenity which costs 550,000 euros <laughs> or 500,000 dollars a week. Moulet seems to be fit for his role as king one day. In fact, because of those responsibilities, he has his own private $67.4 million Gulfstream G650 jet, one of the most expensive $67.4 million dollar private jet এর ওনার এই রাজার ছেলে The jet is fitted with a 20 million US dollar Israeli J Music missile defense system. 20 million ডলারের 20 মিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম এটার সাথে ইন্টিগ্রেটেড মানে এই প্লেনে কেউ যদি অ্যাটাক করার চিন্তাও করে সে শেষ তাকে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হবে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হবে যদি কেউ এটাতে অ্যাটাক করার চিন্তাও করে থাকে be careful And all of that, combined with his importance to his country, is probably mm. why he is worth a massive $1.5 billion. <sighs> হারাই ফেলতেছি মানে I mean totally loss one point five billion মানে আপনারা একটু হিসাব করে কমেন্টে জানাই দিয়েন এই মরক্কোর রাজা ছেলে অ্যাকচুয়াল নেটওয়ার্থ কত দাঁড়ায় বাংলাদেশি টাকা এটা আপনারা একটু কমেন্টে আমাকে জানাই দিন ভাই আমি মানে আউট অফ ওয়ার্ডস এই মুহূর্তে আমাদের গ্রামের পিচি ছেলে পেলে যারা আছে একটু বড় হয়ে গেছে তাদের দিকে তাকাচ্ছি আর এই রাজার দিকে তাকাচ্ছি আমি আসলে মানে বুঝতে পারতেছি রাজার ছেলেরা কি হালে থাকে একটা রূপকথার অনেক গল্পর আমরা শুনতাম সেই রূপকথার রাজার ছেলে প্রিন্স সে কে Princess Charlotte of princess Charlotte রানী এলিজাবেথের মানে গ্র্যান্ড ডটার মানে নাতি রানী এলিজাবেথের নাতনি মানে পৃথিবীর সবচাইতে বড় লোকের বাচ্চা হচ্ছে প্রিন্স এলিজাবেথ এর নাতনি মানে ওভাবে ওইরকমই দাঁড়াইছে আমি জানি না আমি ভুল করছি কিনা it is no surprise that she is the most important child in the house of Windsor and is why she tops the list with a massive $3.6 billion of net worth. $3.6 billion হচ্ছে এই পিচ্চির আপনারা মানে feel free to do the calculation in dollars আর আমার মনে হয় অলরেডি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে আইডিয়া আছে এরা কারা কেন বা কীভাবে কোন কারণে এরা এত বেশি বড় লোক তাদের এত টাকা পয়সা এত ধন সম্পত্তি বাট আমি আপনাকে যে ট্রিকটা এখন বলবো সেটা যদি আপনি রেগুলার আপনার অভ্যাস করে ফেলেন তাহলে আপনি প্রতিদিন এদের থেকেও বহু বহু বহু গুণে মানে পৃথিবীতে যত সম্পত্তি আছে তার থেকেও বেশি ধনী হয়ে যাবেন সিক্রেটটা হচ্ছে আপনাকে ফজরের নামাজের সময় উঠে যেতে হবে সুন্দর করে উজু করে সুন্নত দুই রেখাত নামাজ পড়তে হবে এবং দুই রেখাত ফরজ নামাজ পড়ে ফেলতে হবে সহি হাদিস অনুযায়ী আপনি যদি ফজরের নামাজের সময় উঠে প্রপারলি দুই টাকা সুন্নত নামাজ আদায় করেন তাহলে আপনি কিন্তু পৃথিবীতে যত যা কিছু আছে তার থেকেও বেশি সোয়াবের অধিকারী হবেন তাহলে একবার ইমাজিন করেন দুই টাকা সুন্নতের পর যে দুই টাকা ফরজ নামার সেইটার কি পরিমাণ গুরুত্ব আই হোপ আমার আর ডিটেলসে বলার কিছু নাই যার বুঝার যাদের বুঝার তারা কিন্তু ঠিকই বুঝে গেছে এদের দেখে এদের ধন সম্পত্তি দেখে এদের এত বেশি পরিমাণে টাকা পয়সা দেখে আপনি হতাশ হবেন না কারণ আপনার কাছে কিন্তু সেই সিক্রেট হাতিয়ার সবসময় আছে সুতরাং সময় মতো উঠে ফজরের দুই রেখা সুন্নত নামাজ পড়ে ফেলবেন ফরজ নামাজও পড়ে ফেলবেন ইনশাল্লাহ আপনার লাইফে একটা অন্যরকম চেঞ্জ দেখতে পাবেন নেক্সট কোন ভিডিওতে রিয়াক্ট করতে পারি সেটা সরাসরি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে দিতে পারেন আমাদের গ্রুপ আছে সেখানেও বলতে পারেন সেই ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো নেক্সট টাইম টিল দেন সবাই আমার জন্য দোয়া করবেন Assalamu alaikum warahmatullahi wabarakatuh. It's your boy KGP signing out.